গত কয়েকদিন আগে একজন লাইফ স্টোরি পড়ছিলাম boxer Muhammad Ali one of the most famous fighter and boxer from United States of America আমেরিকার সবচেয়ে বড় বক্সার যাকে মনে করা হয় তৎকালীন সময়ের বক্সার অনেক বড় ফাইটার আপনারা দেখেছেন বক্সার মোহাম্মদ আলী উনিশশো সালে খ্রিস্টান ধর্ম ছেড়ে দিয়ে কোরআনকে বুঝে কালেমা করে মুসলমান হয়ে গেছে পড়লে না আল্লাহ প্রদত্ত কিতাব যে বুঝবে তার কপালটা খুলে যাবে আমি তার স্টোরিতে পড়ছিলাম যে বক্সার আলী দীর্ঘ লম্বা সময় বাইশটা বছর বিধর্মী ছিল বাইশটা বছর বিধর্মী ছিল সে তার লাইফে অনেক অনেক বক্সিং করেছে অনেক অ্যাওয়ার্ড সে পেয়েছে হঠাৎ করে তার লাইফে একটা যুদ্ধ নেমে আসে সে যুদ্ধটা কোনো বক্সিং যুদ্ধ নয় যুদ্ধটা ছিল তার বইয়ের সঙ্গে কার সঙ্গে বইয়ের সঙ্গে স্ত্রীর সঙ্গে তার বউ তাকে অভিযোগ করলো যে তোমার অ্যাটিটিউড লেভেলটা চেঞ্জ হয়ে গিয়েছে তোমার কথাবার্তার ভেতরে কোনো সাইজ দেখতে পাচ্ছি না তোমার কাজকর্ম আমার পছন্দ হচ্ছে না তুমি আমাকে বলো ওয়াই ইউ বিখেভ এ মুসলিম তুমি কেন মুসলমান হয়েছো একজন স্কুল শিক্ষক যেমন তার ছাত্রকে ফোর্স করে কোন একটা অর্ডারকে মান্য করবার জন্য তার ওয়াইফও তাকে ফোর্স দিয়ে বলল তোমাকে লিখতে হবে যে ওয়াই ইউ বিখেম এ মুসলিম তুমি কেন মুসলমান হয়েছো বক্সার মাহমুদ আলী তার একটা নোটবুক বের করলো নোটবুকে সে লিখলো যে ওয়াই হি বিকেম এ মুসলিম কেন সে মুসলমান সে সেখানে লিখেছে তার শৈশবকাল যেখানে কেটেছে কৈশোরকাল যেখানে কেটেছে সেখানকার কথা সে লেখে সেই জায়গার নাম হচ্ছে লিউস ভ্যালি সেখানে তার বয়হুড কেটেছে কৈশোরের সময় কাটিয়েছে তো সে সেখানে উল্লেখ করেছে যে আমি একদিন রাস্তায় স্কেটিং করছিলাম স্কেটিং স্কেটিংটা হচ্ছে দেখবেন অনেক যুবকরা রাস্তাঘাটে এমন কিছু জুতা পরে জুতার নিচে চাকা আছে এটাকে বলা স্কেটিং জুতা এটা চলে অটোমেটিক্যালি চলে তো সে বলো যে আমি রাস্তায় স্কেটিং করছিলাম এবং তৎকালীন সময় আমার চিন্তা ছিল রাস্তায় যেখানেই সুন্দরী আমি দেখতাম সেখানে আমি তাকিয়ে থাকতাম যেহেতু আমার ধর্ম ইসলাম ছিল আমি তাকিয়ে থাকতাম তো একদিনের ঘটনা আমি স্কেটিং করছিলাম হঠাৎ করে আমি দেখলাম একজন ব্যক্তি আসছে ব্ল্যাক সুটেড বুটেড একজন ব্যক্তি আসছে এবং সে ছিল he was the member of nation of Islam আমেরিকাতে একটা ন্যাশন অফ ইসলাম নামে একটা সংগঠন আছে সেই সংগঠনের সদস্য ছিল সেই ব্যক্তি সে ব্যক্তি হাতে একটা ম্যাগাজিন নিয়ে আসছিল একটা পত্রিকা টাইপের একটা কাগজ সব জায়গায় সে বিতরণ করছিল বক্সার মোহাম্মদ আলী এর আগেও এই ন্যাশন অফ ইসলামের নাম শুনেছে এবং এই ন্যাশন অফ ইসলামের যিনি লিডার তার নাম হচ্ছে এলিজা মোহাম্মদ নামটা কি এলিজা মোহাম্মদ সে অলওয়েজ শুনেছে কিন্তু সে কখনো যাচাই বাছাই করে নাই তো হঠাৎ করেই সে ওই পত্রিকাটা হাতে নেয় মাহমুদের পত্রিকা হাতে নেয় হাতে নিয়ে পড়তে শুরু করে যে আসলে এখানে কি আছে সে দেখতে পেল দুইটি কার্টুন আছে কার্টুনে মেসেজ দেওয়া হচ্ছে এই যে শ্বেতাঙ্গ মালিক তার কৃষ্ণাঙ্গ দাসের উপরে খ্রিস্ট ধর্মকে জোর করে চাপিয়ে দিচ্ছে এবং সে তাকে ফোর্স করছে যিশু খ্রিস্টের কাছে প্রার্থনা করবার জন্য দ্যাট মিনস শ্বেতাঙ্গ মালিক তার কৃষ্ণাঙ্গ দাসকে খ্রিস্ট ধর্ম পালন করবার জন্য ফোর্স করছে এটা যখন সে দেখেছে তার মাইন্ডসটা চেঞ্জ হয়ে গেছে বলছে কি রে আসলেই তো তাই আমি এতদিন ধর্মে ধরে এই ধর্ম পালন করছি আমি তো ধর্ম পছন্দ করি না আমার নাম যে ক্যাসিয়াস ক্লে জুনিয়ার এটা তো আমি রাখি না এটা আমি পছন্দও করি না তার মাথার মাইন্ড চেঞ্জ যে আমি যেই ধর্ম পালন করছি আই ডিসলাইক মাই রিলিজিয়ন আমি এটা পছন্দ করি না তাহলে আমি পছন্দ করি কি তার মাইন্ড ঘুরে গেল at a time he started to search for the God gifted religion He started to search for God gifted book, shape, Allah প্রদত্ত ধর্মের সন্ধান করতে লাগলো আল্লাহ প্রদত্ত কিতাবের সন্ধান করতে লাগলো And finally, after a certain period, he realized that Islam is only one religion that's God gifted. so allah jore না? na quran is only one book that's god gifted অনুধাবন korte parlo je prithibite ekmatro ekta kitab ebong ekta dharmo একজন পাঠিয়েছে তিনি কে এটা আল্লাহ প্রদত্ত ধর্ম আল্লাহ প্রদত্ত কিতাব এটা যখন সে অনুধাবন করলো সঙ্গে সঙ্গে সে কালেমা করে মুসলমান হয়ে গেল বাংলা করলে না কালেমা করে মুসলমান হয়ে গিয়েছে সে তবে এটা সে গোপন রেখেছে উনিশশো সালে অনেক বড় একটা বক্সিং ছিল তার লাইফের একটা বড় অংশ ছিল চ্যাম্পিয়নশিপ সেখানে সে ঘোষণা করে যে আমি আমার লাইফে যখন বুঝতে পেরেছি যে ইসলাম হচ্ছে সত্য ধর্ম কোরআনটা হচ্ছে আল্লাহ প্রদত্ত কিতাব তখনই আমি কালেমা করে মুসলমান হয়ে গেছি অ্যানাউন্সমেন্ট সবাইকে জানিয়ে দিয়েছি আমার কাছে সবচেয়ে তো অবাক লেগেছে সে হচ্ছে বিধর্মী সে কি বলেন না সে কি বিধর্মী কালেমা করে মুসলমান হয়েছে তার থিঙ্কিং দেখেন আর আমাদের থিঙ্কিং চিন্তা দেখেন একটু একটু মিলাবেন আমি জাস্ট বোঝাবার ট্রাই করছি একটা টক শো দেখলাম আমি তার পরবর্তী সময়ে যেখানে তাকে জিজ্ঞেস করছে বক্সা মাহমুদারি do you have any bodyguard do you have any bodyguard তোমারই কোনো বডিগার্ড আছে বক্সার মোহাম্মদ আলী বলল হাসলো হি স্মাইল ফার্স্ট প্রথমে মুচকি হাসলো পরে সে বলল no but Yes, I have one bodyguard. I have one bodyguard. He has no eyes, though he see. He has no hair, though he hair. He has no air, though he hear. He has no mind. He has no brain to memorize, but he can memorize. Forever. And when he wanna do something in this world, he just say, boom fire. Be it was তার কোনো চোখ নাই তবে সে দেখতে পায় তার কোনো কান নাই তবে সে শুনতে পায় তার মুখস্থ করবার জন্য কোনো ব্রেন নাই তবুও সে মুখস্থ করতে পারে তার বিশাল কোনো শক্তি আমরা সচক্ষে দেখতে পাই না তবে সে এতটা ক্ষমতাশীল যখন সে কোনো জিনিস করবার ইচ্ছা করে তখন শুধু বলে কোন হয়ে যাও এটা সঙ্গে সঙ্গে হয়ে যায় তিনি হচ্ছেন আমার ল he is my lord He is your Lord, He is my bodyguard and He is, he is your bodyguard. Allah Akbar সে বলল তিনি হচ্ছে আমাদের বডিগার্ড এই যে মানুষ আমরা মানুষ হিসেবে বডিগার্ড রাখি আসলে যদি মৃত্যু চলে আসে পৃথিবীর যে বডিগার্ড আছে আপনার বাঁচাতে পারবে বাঁচাতে সব কিছু থেকে পারে একজন তিনি কে হি হ্যাজ নো এয়ার কি সুন্দর কথা কান নাই শোনে চোখ নাই দেখে মেমোরি নাই মুখস্থ করে কি অসাধারণ একটা বিষয় এজন্য যে ব্যক্তি বুঝতে পারবে যে ইসলাম হচ্ছে গড গিফটেড রিলিজিয়ান ইন্না দিন ইসলাম ইসলামটাকে আল্লাহ প্রদত্ত ধর্ম করে পাঠিয়েছে একজন তিনি কে এই ধর্মটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে এক নাম্বার কোরআনের যে কোয়ালিফিকেশন আমরা বুঝতে পারলাম সেটি হচ্ছে কোরআন পাঠিয়েছে কে বলেন কে এক দুই নাম্বার কোয়ালিফিকেশন হচ্ছে এই যে কোরআনটা হচ্ছে দালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন এটা হচ্ছে হেদায়েতের এটা কিসের বই হেদায়েত হেদায়েত মিন ইনস্ট্রাকশন হেদায়েত মিনস ইনস্ট্রাকশন দিক নির্দেশনা কোরআনের দিক নির্দেশনার নাম হচ্ছে আস-সিরাত বলেন আসরাত আল মুস্তাকিম সোজা সাতটা রাস্তা কি সাতটা রাস্তা সোজা সাতটা ডান নাই বাম নাই সামনে শুধু চলবেন সিরাতাল মুস্তাকিমের রাস্তা শেষ আপনি জান্নাতে পৌঁছে যাবেন দিস ইজ কল্ড সিরাতাল মুস্তাকিম তো দুই নাম্বার যে বৈশিষ্ট্য কোরআনের আমরা জানলাম কোরআনটা হেদায়াতের কিতাব কোরআনটা কিসের কিতাব